Gawi? বালি ছিলে পানি আনব গাধিব ভল ভল খাইব ভল ভল পিব ফল ফল হগিনিলে চামাৰিব হগিনিলে চামাৰিব কচিৰিয়া চুক যাইব ହଗିନେ ହଗିକିରି ନେଚା ମାରିବ ହଗିନିଲେ ଛାଣାଇବ ଖସିରିଆ ଶୁଖାଇବ ଚିଡ଼ିଆ ଖୁଚେଇବ ଜସ୍ ପାଠ ପଢିବନି ଆଉ ପାଠ ପାଇବ କମ ମାଛ ତ ଫୁଟାଇବ ମୋ ମା ଛାତ ଫୁଟାଇବ କ ଭାଜିକିରି ଖାଇବୁ ଭାଜିକିନି ଖାଇବୁ ମୋ